হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো লাইভ ক্যামেরায় ঘটে যাওয়া এমন কিছু মুহূর্ত সম্পর্কে যা দেখার পর আপনি বলতে বাধ্য হবেন যে এরকম আবার হয় নাকি তো চলুন বেশি কথা না বলে ভিডিওতে যাওয়া যাক ভিডিওতে যাওয়ার আগে একটি অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন পরবর্তীতে আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে পারেন আমরা তো সুপার হিরোদের শুধু মুভিতেই দেখি কিন্তু এই লোকটিকে দেখুন এ কোনো সুপার হিরোর থেকেও কম নয় এই গুলতিবাজদেরকে দেখুন এদের নিশানা এতটাই পাকা যে এরা যে কোনো স্নাইপার স্পেশালিস্টকেও হারিয়ে দিতে পারে সৈনিককে দেখুন এ তো সৈনিকের চাকরি করতে গিয়ে সাপুরের চাকরি করছে আসলে সৈনিকরা কতটা সাহসী হয় এটি তার একটি প্রমাণ এই ভদ্রলোকের ভাব নেওয়ার স্টাইলটা দেখুন যেন এভারেস্ট জয় করে এসেছে স্কাই জাম্পিং তো সবাই করতে পছন্দ করে কিন্তু এতটা নিখুঁত ল্যান্ডিং কে বা করতে পারে দেখুন ভিডিওটি সমুদ্রকে উপভোগ করতে তো আমরা সবাই ভালোবাসি কিন্তু এদের মতো যদি উপভোগ করতে পারতাম তাহলে কতই না ভালো হতো এই ভদ্রলোককে দেখুন আসলে পাগলামের লিমিটটা যখন চরমে পৌঁছে যায় তখনই এই সমস্ত কাজকর্ম করা সম্ভব এই মেয়েটিকে দেখুন এ তো কোনো অলিম্পিকের জিমন্যাস্টের থেকেও কম কিছু নয় আর এই মেয়েটিকে দেখুন এ অলিম্পিক পুলে চ্যাম্পিয়ন হয়েছিল কিনা সেটা কে জানে একটা কুকুর কতটা যে তার মালিককে অনুকরণ করতে পারে সেটি এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারতেন না কখনো এই পাখিটির কাণ্ড দেখুন এটি আপনি না দেখলে কখনই বিশ্বাসই করতেন না এই তীরন্দাজদের নিশানা দেখুন এদের নিশানা দেখলে একেবারে চোখ কপালে ওঠার মতো আপনার সাথে এরকম কোনো ঘটনা ঘটলে ওই লোকটির মতো স্বাভাবিক হয়ে বসে থাকতে পারবেন কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ট্যালেন্ট যে আরও কত ধরনের হতে পারে সেটি এই ভিডিওটি না দেখলে আর বুঝতে পারতেন না সিনেমার কিছু মুহূর্ত যে বাস্তবেও সম্ভব সেটি এই ভিডিওটি না দেখলে আপনি কখনো বিশ্বাসই করতেন না যে এরকম আসলে করা যেতে পারে আর এই ট্যালেন্ট এটাকে সম্পর্কে আর কি বলবো তা আপনারাই বলে দিন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে পারেন ধন্যবাদ